আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তা রোজি বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড়টি আজ বেলা তিনটা নাগাদ উপকূল এবং সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ মায়ানমারের সিটুয়ের নিকট দিয়ে কক্সবাজার উত্তর মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এটি আজ দুপুর বারোটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে দুশো চারশো কিলোমিটার দক্ষিণে মোংলা সমুদ্র বন্দর থেকে চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছিল অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়াত্তর কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে কক্সবাজার সমুদ্রবন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত দশ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের সাগর বেশ উত্তাল রয়েছে সকাল থেকে টেকনাফের সেন্ট মার্টিন সহ জেলার উপকূলীয় এলাকাগুলোতে থেমে থেমে ঝোড়ো হাওয়া সহ মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল তবে দুপুর বারোটার পর বাতাসের তীব্রতা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে জোয়ার শুরু হওয়ায় সমুদ্রের ঢেউ আরও বড় আকৃতি ধারণ করেছে উপকূলে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে এ পরিস্থিতিতেও উৎসুক কেউ কেউ সাগরের বিরূপ চিত্র দেখার জন্য সৈকতে ভিড় করছেন তবে এটি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সৈকতে তৎপর রয়েছে জেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যরা সরেজমিন মাঠে নেমে মাইকিং করে লোকজনকে সচেতন করছেন জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত লোকজনকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে সরিয়ে আনছে স্থানীয় প্রশাসন আজ সকাল পর্যন্ত কক্সবাজারের নাজিরা টেক সমিতিপাড়া মহেশখালীর ধলঘাটা সোনাদিয়া ঘটিভাঙা ও কুতুজম টেকনাফের বাহারছড়া ও সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে বিকেলের মধ্যে ঝুঁকিতে থাকা লোকজনকে সরিয়ে আনার তৎপরতা চালিয়ে যাচ্ছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জেলা প্রশাসনের ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষের বেলা দশটা পঞ্চাশ মিনিটে সরকারের হিসেব মতে জেলার ছয়শো ছত্রিশটি আশ্রয়কেন্দ্রে দু লাখ বত্রিশ হাজার তিনশো সাতাত্তর জন মানুষ আশ্রয় নিয়েছে ঘূর্ণিঝড় মোখায় সেন্ট মার্টিন দ্বীপের নিরাপত্তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাস জানান উপকূলের সব মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনার প্রক্রিয়া চলছে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তানজিদ আহমেদ সাইফ বলেন এখনও জোয়ারের পানির উচ্চতা এক থেকে দুই ফুটের মধ্যে রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ প্রস্তুতি হিসেবে উখিয়া উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত এগারো হাজার মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে এনেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান আশ্রয় কেন্দ্রে অবস্থানরত লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার দেওয়া হচ্ছে এছাড়াও জরুরি চিকিৎসা প্রদানে মেডিকেল টিম গঠন সহ বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সরবরাহে পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন সজীব এদিকে মহেশখালী কক্সবাজার নৌপথে নৌযান সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে উপজেলা প্রশাসনের তদারকিতে মহেশখালীতে ছিয়ানব্বইটি সাইক্লোন শেল্টার কাম শিক্ষা প্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্রে গতকাল ও আজ সকাল থেকে উপকূলীয় ঝুঁকিপূর্ণ এলাকার লোকজন আশ্রয় নিয়েছে আজ দুপুরে বড় মহেশখালী নতুন বাজার এমদাদিয়া কাশিমুল উলুম বড় মাদ্রাসা আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও দুপুরের খাবার বিতরণ করেন মহেশখালী কুতুবদি আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক আজ বিশ্ব মা দিবস পৃথিবীর সব থেকে মধুর ডাক হল মা মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় মা দিবস উনিশশো আট সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় দমকা অথবা ঝুড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় একশো বিশ থেকে একশো চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা তেইশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছে বাঘখালী নদীর মোহন ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর বারোটা ছত্রিশ মিনিটে চলবে সন্ধ্যে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত পরবর্তী ভাটা শুরু হবে সন্ধ্যে ছটা তেত্রিশ মিনিটে চলবে রাত একটা সতেরো মিনিট পর্যন্ত এবং পুনরায় জোয়ার শুরু হবে রাত একটা সতেরো মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা ছত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে